একদিন এক ভদ্রলোক হুজুরকে দাওয়াত করছে ঘরে কোথায় ঘরে হুজুর ঘরে আসলেন দাওয়াত খাবে হুজুর বললেন তোমরা আমাকে দাওয়াত দিয়েছো তোমরা কি নামাজ পড়ো বলে কেন হুজুর বল আমি তো বে নামাজের দাওয়াত খাই না ওই ভদ্রলোক পড়ে গেছে বিপদে হাই হাই আমি তো নামাজ পড়ি না হুজুর বললেন নামাজ পড়ো সে কাঁপতে কাঁপতে বললো হুজুর আমি তো নামাজ পড়ি ইত্যা কথা বললো কি বললো বললো এবার হুজুর বলে ঠিক আছে ফজরের নামাজ কয় রাখাত বলুন তো এবার শিয়াল বলতে পারে না ফজরের নামাজ কয় রাখাত বলতে পারে না হুজুর বললে তুমি তো নামাজ পড়ো না ফজরের নামাজ কয় রাখাত বলতে পারো না আমি যাই আমি তোমার দাওয়াত খাবো না বলো হুজুর হুজুর মাফসাই মাফসাই আমি একটু বলে গেছে বলতেছি ঘরের মধ্যে বিবি সাহেব অস্থির হাই হাই এতগুলো খাবার রান্না করছি হুজুর না খেয়ে চলে যাবে তখন সেই পর্দাটা একটু পাঠ করে তার স্বামীকে বলতেছে এরকম বলো এরকম কয় রাকাত চার রাকাত সে বলতেছে আরে মাত্র চার রাখাত কি নামাজ হবে এত এত কম রাখাত হ্যাঁ তখন সে হুজুরকে বলতেছে হুজুর হুজুর ফজরের নামাজ দশ রাকাত নাউজুবিল্লাহ বললেন না কয় রাকাত দশ রাকাত হুজুর বলছে হেই নামাজকে দশ রাকাত তোমার খাবার আমি খাবো না আমি চলে যাচ্ছি হুজুর হুজুর মাফ করে দেন কিন্তু তার বিবি সাহেব ভিতর থেকে বলতেছে কয় রাকাত চার রাকাত তখন সে মনে করেছে দশের সাথে আর চার মিলাতে বলছে হুজুর হুজুর চোদ্দ রাকাত চোদ্দ রাকাত হুজুর মাফ করে দেন বলছে ফজর নামাজ কিছু জোরাঘাত হয় তখন ভিতর থেকে তার ওয়াইফ বলতেছে আরে হাই এরকম বলেন না তখন সে মনে করছে চোদ্দোর সাথে মনে হয় আরো চার যুগ করতে হবে হুজুর ফজর নামাজ আঠারো রাখাত ফজর নামাজ আঠারো রাখাত হয় তোমার খাবার খাবো না তার ওয়াইফ বলতেছে চার বলো চার তখন সে বলতেছে হুজুর পাঁচ রাখাত কয় রাখাত এই হচ্ছে অবস্থা এবার হুজুর বাইরে ভাই বেরিয়ে গেছে উজুর উজুর মাফ চাই আচ্ছা তুমি তো নামাজ পড়ো না তোমার বিবি কি নামাজ পড়ে হ্যাঁ আমার নামাজ পড়ে তোমার বিবিকে জিজ্ঞেস করো নামাজ সেই বিবির কাছে গেছে বলে যে বিবি বলো নামাজ বললাম না চার চার তুই বলো দশ চোদ্দ রাখাত আঠারো রাখাত পাঁচ রাখাত চার রাকাত বলতে বলে যে আমি বাইশ রাকাত বলে যে হুজুরকে খাওয়াইতে পারি না চার রাকাত বলে কি হুজুর খাবে দেখছেন তখন বিবি সাহেব বলে আরে গিয়ে বলো চার রাকাত বলো এতগুলো রান্না খাবে কে মুরগিকে খাওয়াইতে হবে আজকে তখন বলে যে হুজুর হুজুর আমার বউ নামাজ পড়ে আমার বউ বলছে ফজরের নামাজ চার রাকাত জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের অবস্থা হলো সেই আর আমরা অনেকে নামাজ পড়ি নমাজে দাঁড়িয়ে দোকানের হিসাব চলতে থাকে ঠিক কিনা বলো একদিন ইমাম সাহেব নামাজ পড়াইছেন আসরের নামাজ কয় রাখাত ফরস কয় রাখাত চার রাকাত ইমামের পিছনে কয় রাখাত চার রাকাত মোট আট রাখাত চার রাকাত শূন্যতে না চার রাকাত ফরস ইমাম সাহেব এক রাখাত ভুল করছে কেউ জানে না একজন মানুষ হলে বলতো হুজুর আজকে নামাজ তিন রাকাত পড়াইছে আজকে তো চার রাকাত হয় নাই বলে কেমনে বলো হুজুর আমার তো দোকান সাইটটা আমি সাইড তো সাইটটা দোকানের হিসাব করি আজকে তো আমার একটা দোকানের হিসাব মিলে নাই আপনি নামাজ শেষ করে দিয়েছেন নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ বলেন আমার সেই মুমিনেরা কামিয়াব সাকসেসফুল হবে যারা তারা ধ্যান নিয়ে নামাজ পড়বে যেই নামাজের ভিতরে দোকানের হিসাব হয় যেই নামাজের ভিতরে গাণিতিক হিসাব হয় ওই নামাজ আমার দরবারে কবুল হবে না এই অন্তর নিয়ে নামাজ পড়বার তো অভিজ্ঞান করুন ফজরের নামাজ কয় রাকাত চার রাকাত সবার মনে থাকবে দুই রাকাত সুন্নাতে মুয়াক্কাদা আর দুই রাকাত কি ফরজ কত কষ্ট করে উঠলেন হুজুর এই শীতকালে কত কষ্ট মাত্র চার রাকাত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ বলেন তোমার চার রাকাত আমার দরবারে যদি কবুল হয়ে যায় সমস্ত পৃথিবী আসমান জমিন এক পল্লায় আমার দুই রাকাত নামাজ যদি এক পল্লায় দেওয়া হয় আমার নামাজের পাল্লা পারে হয়ে তুমি জান্নাতি হয়ে যাবে নামাজের ভিতরে আছে ধ্যান আপনি যখন আল্লাহ আকবার তাকবিরে তাহারিমা পড়ে নিয়োগটা বেঁধে ফেললেন আল্লাহ বলেন আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে গেছে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই ব্যবসাতে ব্যবসার সাথে তার কোনো সম্পর্ক নাই বিবির সাথে সম্পর্ক নাই ছেলের সাথে সম্পর্ক নাই রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই আমার বন্দা আমার সামনে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে আমি আমি আমার বন্দার জন্য তার সামনে হাজির আমার কথা হাদিসের কথা আমার রসুল বললেন তুমি এমনভাবে নামাজ আদায় করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহ তো তোমার সামনে দাঁড়িয়ে আছে আমার বললেন তুমি তো বলছো হুজুর এত বছর নামাজ পড়লাম আল্লাহকে তো আমি সামনে দেখলাম না আমার রাসুল বললেন মনে রেখো তোমার চোখে যদি আল্লাহ আউলিয়া মতো যদি আমার রাসুলের মতো যদি আমাকে যদি দেখতেই না পাও তাহলে এটা তো তুমি মনে করো যে তোমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে তোমাকে দেখতেছে নামাজ দাঁড়িয়ে সানা পড়লেন কার সানা আমার আল্লাহর সানা আল্লাহর প্রশংসা আউজবিল্লা বললেন বিসমিল্লা বললেন এবার পড়তে হবে সৌরাই ফাতিহা নামাজের ভিতরে সৌরাই ফাতিহা পড়া কত বড় সৌভাগ্যের ব্যাপার কোরআনের ভিতরে সুরায় ফাতিহা এমন একটা সুরা আমার রাসুল বললেন আল্লাহ পাক আমার উম্মতের জন্য সুরায় ফাতিহা এত বড় নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাক কোন তাওরাতে দেয় নাই কোন ইঞ্জিলেও দেয় নাই জাবুর কিতাবে দেয় নাই এমন একটা ওয়ালা সুরা সুরায় ফাতিহা আমি কোরআন দিয়ে একটা করেছি কোরআনকে উদ্বোধন করেছি যে সুরা দিয়ে সুরাতুল ফাতিহা এই সুরার নাম হলো আসাবুল মাসানি এই সুরা এক পল্লায় যদি দেওয়া হয় সমস্ত আসমানি কিতাব যদি এক পল্লায় দেওয়া হয় এ পাতিহার পল্লা বাড়ি হয়ে যাবে সুরা ফাতিহার অপর নাম হচ্ছে সুরাতু শিফা ঠিক আছে না সুরাতু শিফা সুরে ফাতিহা বললেন আল্লাহ পাক রোগ থেকে হেফাজত করে সুরাতুল ফাতিহা সুলুসুল কোরআনিল করিম কোরআনে পাকের এক তৃতীয়াংশ কোরআন আপনি যদি সুরে ফাতিহা একবার তেলাওয়াত করলেন মনে করলেন আপনি দশ পারার সওয়াব দশ পারা পাঠ করার সওয়াব হয়ে গেছে